একটা প্রেম দুটা প্রেম কিছু একটা হলো তো ব্রেকআপ তারপর আবার আরেকটা প্রেম একটা বয়সের পর একটা স্ট্যাবলিশ ছেড়ে পেলে বিয়ে বাট এই সব কিছুর মধ্যে না ভালোবাসাটা নেই এগুলো সব ইটিস পিটিস এগুলো এক্স্যাক্টলি কোনো সম্পর্কও না ভালোবাসা অনেক আলাদা একটা জিনিস অনেক অন্যরকম একটা জিনিস ভালোবাসার কোনো চাহিদা থাকে না গিফট দিল কি দিল না কি গিফট দিল রুম খালি কি খালি না কিচ্ছু ম্যাটার করে না জাস্ট একটা ছোট্ট একটা ঘর দুটা মানুষ আর অনেকগুলো ভালোবাসা দ্যাটস লাভ